আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবু কাইসার আমার বাসা ঠাকুরগা আমি ডিপিআরসি হাসপাতালে পনেরো দিন ভর্তি ছিলাম পনেরো দিন পরে আমি এখান থেকে সুস্থ হয়ে বাসায় যাই বাসায় গিয়ে ইনশাল্লাহ আমার ফ্যামিলি আমার আব্বা আম্মা সকলে খুশি তারা আমাকে দেখে অনেক খুশি হয়েছে আমি এভিএন রোগে আক্রান্ত ছিলাম আমি হাঁটতে পারতাম না বসতে পারতাম না বসে থাকলে আমার খুবই কষ্ট হতো তাই বাস এইখান থেকে সুস্থ হয়ে বাসায় গিয়ে হাঁটাহাঁটি দেখে আমার উঠবস দেখে বাসার মানুষ খুবই খুশি এখন আমি এক মাস পর আবার স্যারের সাথে দেখা করতে এসেছি ইনশাল্লাহ ভালো আছি স্যার শফিউল্লাহ প্রধান স্যার আমার জন্য মানে আমার জীবনটাকেই পাল্টে দিয়েছে স্যারের কথা আমি কোনোদিন ভুলতে পারবো না আমি অনেক জায়গায় অনেক টাকা খরচ করে কোনো ফল পাইনি এখানে এসে আমি সুস্থ হয়ে বাসায় গিয়েছি বাসায় আমার আব্বা আমার খুবই খুশি হয়েছিল আমি হাঁটাচলা করতে পারি তাই আপনাদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই সফিউল্লাহ প্রধান স্যার ইউটিউবে আপনারা খোঁজ করলেই পাবেন সফিউল্লাহ স্যারে এখানে আসুন এভিএন রোগে যারা আক্রান্ত আছেন আমি বলবো এখানে আসলে আলহামদুলিল্লাহ আপনারা সকলে সুস্থ হয়ে বাসায় ফিরতে পারবেন কারণ আমি নিজেই সুস্থ হয়ে এখন হাঁটাচলা করতেছি আমি এক মাস পর আবার এখানে এসে স্যারের সাথে যোগাযোগ করতেছি স্যার দেখাবো আবার ইনশাল্লাহ পুরোপুরি সম্পূর্ণভাবে আমি এখানে সুস্থ হব এটা কামনা করি সুফুল্লা স্যারকে ধন্যবাদ জানিয়ে এবং এই ডিপিআরসি হাসপাতালকে ধন্যবাদ জানিয়ে